হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার প্রিয় দর্শক সবাই ভালো আছেন আজকে আমরা একটু ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্য সেটা অবশ্যই আমার চ্যানেলের সাথে রিলেটেড আমি তার আগে একটু ছোট্ট করে একটু কথা বলে নিতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমার ভিডিওটা দেখছেন যদি মনে করেন যে আপনি অনলাইন থেকে কিছু শিখে আয় করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং আমি সব আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমার চ্যানেলটা মূলত হচ্ছে শেখার উদ্দেশ্যে এখানে আসবেন রাতারাতি একটা ভিডিও দেখবেন এই ধরনের কোনো টিপস আসলে আমারও নিজেরও জানা নেই এবং আমি আপনাদেরও দিতে পারবো না তো এই ধরনের মানসিকতা যদি থেকে থাকে তাহলে আপনি আমার ভিডিও চ্যানেলে থাকবেন কিনা সেটা আপনি সিদ্ধান্ত নেবেন হয়তো আপনার ভালো হবে যে আপনি যদি আপনার চাহিদা মতো একটা চ্যানেল খুঁজে নেন তাহলে আপনি হয়তো আপনার চাহিদা মতো কোনো তথ্য পেলেও পেয়ে যেতে পারেন আমার চ্যানেল যদি আপনার শেখার মানসিকতা থাকে এবং শিখে আয় করার মানসিকতা থাকে একটা ভালো পজিশনে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলের সাথে আপনি থাকতে পারেন অবশ্যই আপনাকে মোস্ট ওয়েলকাম এবং আমার সাথে থেকে আমরা আসুন একসাথে কিছু শিখে একটা ভালো পজিশনে গিয়ে যেখান থেকে আর ফিরে না আসা লাগে ভালো পজিশনে গিয়ে তারপরে আয় আদায় করা শুরু করি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে খুবই একটা ভাইরাল টপিক এবং ট্রেন্ডিং টপিক বলা চলে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আপনারা জেনে থাকবেন হয়তো সেই বিষয় এবং ক্রিপ্টোকারেন্সি যেটা আছে যেটা নিয়ে আমি প্রায় কথা বলে থাকি ক্রিপ্টোকারেন্সি এই যুদ্ধে ক্রিপ্টোকারেন্সির উপরে কি প্রভাব পড়বে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ক্রিপ্টো আমি জানি বাংলাদেশে এখনও লিগ্যাল নয় তবে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে ক্রিপ্টোর দিকে তাতে অদূর ভবিষ্যতে যে ক্রিপ্টো বাংলাদেশে বৈধ হতে পারে এটার একটা বড় সম্ভাবনা রয়েছে তো আমরা এখন থেকে যদি শেখা শুরু করি তাহলে যখন আমরা লিগালি ক্রিপ্টো ব্যবহার করতে পারবো তখন আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এবং আজকে যারা শিখবে তারা সেই সময় এক্সপার্ট থাকবে সেই উদ্দেশ্যেই হচ্ছে আমার নিজেরও শেখা শুরু করা এবং এই বিষয়ে আমার দর্শক বন্ধুদেরকেও শেখানোর চেষ্টা করা তো আমেরিকা আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে হচ্ছে এই রাশিয়ার উপরে স্যাংশন দিয়েছে স্যাংশনটা হচ্ছে একটা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাটা কিসের সেটা হচ্ছে তাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উপরে এবং যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বিজনেসম্যান আছে তাদের উপরে এটা হচ্ছে তাদের লেনদেনের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে তারা আমেরিকার সাথে আর তাদের যে কারেন্সি আছে রুবেল এই রুবেল দিয়ে আর লেনদেন করতে পারবে না তাহলে এই জায়গাটা ক্রিপ্টোকারেন্সির জন্য একটা ভালো সম্ভাবনা তৈরি করে দিচ্ছে কারণ আপনারা জানেন আপনারা যদি গুগলে একটু সার্চ করেন তাহলেও হয়তো পেয়ে যাবেন যে বিশ্বের যে কয়েকটা দেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর সংখ্যায় রাশিয়া অনেক অনেক এগিয়ে আছে এবং অনেক মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এবং সেখানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার বৈধ তো এখন দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাটা রাশিয়া কি করে মোকাবেলা করবে এটা মোকাবেলা করার জন্য ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের একটা বিবৃতি বের হয়েছে যেটা হচ্ছে তারা ক্রিপ্টো দিয়ে জবাব দিতে চায় ক্রিপ্টো ব্যবহার করতে চায় কারণ ক্রিপ্টো ব্যবহার তারা অনায়াসে করতে পারবে আপনারা জানেন যে ক্রিপ্টো ব্যবহারের উপরে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ নেই এবং এটা কেউ এর পরিমাণটা কেউ আটকাতে পারে না তাহলে এই জায়গাটাতে রাশিয়ার মিলিয়নিয়াররা ক্রিপ্টো মানে কিনবে এবং তাদের লেনদেনটা ক্রিপ্টোতে ক্রিপ্টোতে করবে তাহলে ক্রিপ্টোতে স্বাভাবিকভাবেই ইনভেস্টমেন্ট বেশি আসবে এবং রাশিয়া গভর্নমেন্টও হয়তো সেটা করতে পারে সেটা যখন করা শুরু করবে তাহলে ক্রিপ্টোতে আরও বেশি বেশি ইনভেস্টমেন্ট আসবে আপনারা জানেন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট বাড়লে প্রাইস বাড়ে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ক্রিপ্টো মার্কেটে বেশ একটা ভালো ইম্প্যাক্ট গত কিছুদিনের তুলনায় দেখা গেছে গত কিছুদিনের তুলনায় মোটামুটি বেশ ভালো আপ হয়েছে ক্রিপ্টো মার্কেট গত কিছুদিন আগের চার্ট যদি আপনারা দেখেন সেখানে দেখতে পারবেন সব রেড হয়েছিল ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু গ্রিন হয়েছে কিছু কিছু কারেন্সির আপ বেশ ভালো হয়েছে আবার মাঝে মাঝে একটু নিচে নামছে এটা তো ক্রিপ্টো স্বাভাবিক প্রক্রিয়া এবং মাঝে মাঝে আবার উঠছে এবং আমি মনে করছি এটা আমার ব্যক্তিগত অভিমত যে হয়তো ক্রিপ্টো মার্কেট বেশ ভালো একটা পাম্প এখানে দেখাতে পারে আমাদের তো এই রাশিয়ার এই কারণটার জন্য হচ্ছে প্রথমত ক্রিপ্টো মার্কেটে একটা পাম্প আসতে পারে আর আরও কয়েক কিছু কারণ রয়েছে যেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ওয়াশিংটন পোস্ট যে পত্রিকাটা রয়েছে আপনারা জানেন এটা একটা ইন্টারন্যাশনাল পত্রিকা যেটা আমেরিকা থেকে চালানো হয় ওয়াশিংটন পোস্টের একটা নিউজ নিউজে বলা হয়েছে যে ইউক্রেন সেনাবাহিনীকে সহায়তা দেওয়ার জন্যে কিয়েভের আইটি প্রফেশনালরা কিয়েভ একটা দেশ কিয়েভের আইটি প্রফেশনাল যারা আছে তারা প্রায় চার লক্ষ ডলারের ক্রিপ্টো মুদ্রার একটা তহবিল গঠন করেছে চার লক্ষ যদিও ক্রিপ্টো মার্কেটের হিসাবে এই চার লক্ষ ডলার খুব বেশি না তারপরেও বেশ ভালো একটা ইনভেস্টমেন্ট এখানে ইতিমধ্যে কিন্তু এসে গেছে ক্রিপ্টো তহবিল গঠন হয়ে গেছে এবং আরও ইউরোপীয় ইউরোপের আরও অনেক মানুষ তারা হচ্ছে ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার জন্যে ক্রিপ্টোতে ফান্ড জোগাড় করছে এবং এই এই এই কারণেও ক্রিপ্টোতে অনেক ইনভেস্টমেন্ট আসছে যার কারণে হচ্ছে ক্রিপ্টোর আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি মার্কেটটা বেশ পাম্প হয়েছে এবং ভবিষ্যতে আরও হয়তো পাম্প হওয়ার আশঙ্কা রয়েছে এটা গেল রাশিয়ার কথা আমরা ইউক্রেনের কথায় আসি যেখানে ইউক্রেন অনেক চাপে রয়েছে রাশিয়াও একরকম বাধ্য হয়ে গায়ের জোর দেখানোর জন্যে মানে আমরা তোমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করতেও পারি সেরকম পথ আমাদের রয়েছে এটা দেখানোর জন্য নিজেদের বীরত্বটা ফলানোর জন্য ক্রিপ্টো ব্যবহার করবে অন্যদিকে ইউক্রেনকেও ক্রিপ্টো ব্যবহার বাড়াতে হবে বলে আমার মনে হচ্ছে এবং ইউক্রেনকে সেটা করতে হবে বাধ্য হয়ে কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে একটা তথ্য দিই ইউরোপের যতগুলো দেশ ক্রিপ্টো ব্যবহার করে যতগুলো দেশে ক্রিপ্টো ব্যবহার বৈধ তাদের মধ্যে ইউক্রেন প্রথম স্থানে রয়েছে আর সারা বিশ্বে যতগুলো দেশ ক্রিপ্টো ব্যবহার করে তার মধ্যে কিন্তু ইউক্রেন চতুর্থ পজিশনে রয়েছে অর্থাৎ সারা বিশ্বে যে কয়েকটা দেশ ক্রিপ্টো ব্যবহার করে তার মধ্যে ব্যবহারকারী হিসাবে চার নাম্বার পজিশনে হচ্ছে ইউক্রেন এবং ইউরোপের মধ্যে প্রথম পজিশন তাহলে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবেই এখানে সেখানে প্রচুর ক্রিপ্টো লেনদেন হয় স্বাভাবিক সময় যখন পরিস্থিতি ভালো থাকে তখনই আর এখন যখন তাদের দেশে যুদ্ধ চলছে তারা যখন আর্থিক লেনদেনে নানান রকমের সমস্যা ফেস করবে সেখানকার মানুষ স্বাভাবিকভাবেই তারা এই ক্রিপ্টো লেনদেনটাকে বাড়িয়ে দেবে কারণ তারা এটাতে অব অভ্যস্ত ইতিমধ্যে ম্যাক্সিমাম মানুষ এটাতে অভ্যস্ত এবং ম্যাক্সিমাম মানুষ ক্রিপ্টো কীভাবে ব্যবহার করতে হয় ক্রিপ্টো দিয়ে কীভাবে কেনাবেচা করতে হয় ক্রিপ্টো কীভাবে একজন থেকে আরেকজনকে ট্রান্সফার করতে হয় এটা জানে তো এখানেও একটা সম্ভাবনা আছে যদি ক্রিপ্টোর ব্যবহার বাড়ে ইনভেস্টমেন্ট স্বাভাবিকভাবেই বাড়বে আর ইনভেস্টমেন্ট যখন বাড়বে তখন মার্কেটও পাম্প করবে একটা সম্ভাবনার কথা আমি বললাম তবে এর বিপরীত হতে পারে কারণ ইতিমধ্যে হচ্ছে আমি দেখলাম টুইটার একটা এরকম পোস্ট এসেছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট উনি হচ্ছে রাশিয়ার সাথে বসার জন্য আলোচনা করার জন্য একটা প্রস্তাব দিয়েছেন যদি পরিস্থিতি ভালো হয়ে যায় আমরা সবাই চাই অবশ্যই চাই পরিস্থিতি ভালো হয়ে যাক কারণ এই ধরনের অবস্থা কোনো দিনই অর্থনীতি বলেন স্বাভাবিক জীবন বলেন কিছুর জন্য সফলতা বয়ে আনে না যতই ক্রিপ্টো মার্কেট আপ করুক না কেন একসময় হয়তো বড় একটা এখানে খারাপ অবস্থা দেখা যাবে সমস্ত মার্কেট সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটেই একটা খারাপ অবস্থা এক খুবই খুবই খারাপ অবস্থা যেটা আমরা কল্পনা করতে পারছি না দেখা যাবে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনেও বিশেষ করে আমাদের যে আমরা যা ব্যবহার্য জিনিসপত্র রয়েছে বিশেষ করে তেলের দিকটা এইসব বিষয়ে অনেক অনেক দাম বেড়ে যাবে অবশ্যই অবশ্যই যদি যুদ্ধ কন্টিনিউ হয় দীর্ঘদিন তাহলে আমাদের আমাদের সবার জন্য একটা এটা একটা খারাপ সংবাদ পুরো পৃথিবীর জন্য এটা একটা খারাপ সংবাদ এবং আমাদেরকে খারাপ সময় ফেস করতেই হবে কোনো বিকল্প নেই আমরা সবাই চাই পরিস্থিতি শান্ত হয়ে যায় তবে যদি পরিস্থিতি শান্ত হয়ে যায় তাহলে ক্রিপ্টো আবার স্বাভাবিক তার ন্যাচারাল মুভমেন্টটা দেখাবে আর যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার মনে হচ্ছে যে ক্রিপ্টো মার্কেটটা কিছু সময়ের জন্য হলেও বেশ ভালো একটা আনন্যাচারাল পাম্প দেখালেও দেখাতে পারে তো আমি আমার মতামত শেয়ার করলাম আমি আমার চিন্তা যেটা আমার মাথায় এসেছিল সেটা শেয়ার করলাম আপনারা এখান থেকে কিছু শিখতে পারলেন কি পারলেন না অথবা আপনার চিন্তা কি সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি চেষ্টা করব সকলের কমেন্টের রিপ্লাই করার জন্য আমি সবসময় চেষ্টাও করি সকলের কমেন্টের রিপ্লাই করার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আমার সোশ্যাল লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম টুইটার তারপরে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন টেলিগ্রামে একটা গ্রুপ আছে সেখানে আপনারা আপনার প্রশ্ন দেখতে পারেন সবগুলো লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমি যে সাপোর্টগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করে থাকি সেটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি নিতে পারেন আর তাছাড়াও আর একটা সুখবর আমি এই ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমি ইতিমধ্যে একটা ব্লগ সাইট কাজ করছি যেটাতে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় প্রিমিয়াম যে সফটওয়্যারগুলো আছে যেটা আপনাদেরকে অনেক টাকা দিয়ে কিনে নিতে হয় তারপরে যারা অনলাইনে বিভিন্ন কাজ শিখতে চান বিভিন্ন ধরনের সেটা হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে সোশ্যাল মার্কেটিং যা কিছু আপনারা শিখতে চান বিভিন্ন ধরনের কোর্স আমি সংগ্রহ করেছি আমার এই পর্যন্ত অনলাইনের জার্নিতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার সেই ব্লগ সাইটটা সাথে আপনারা আমার ব্লগ সাইটটা ঘুরে আসতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেই থাকবে আপনারা সেখান থেকে সেটা দেখে দেখে ক্লিক করে সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং আপনার প্রয়োজনে যদি কিছু আপনি সেখানে পেয়ে যান তবে ডাউনলোড করে নিতে পারেন আর আস্তে আস্তে আমি অনেক কিছু সেখানে আপলোড করবো অনেক রিসোর্স সেখানে দিব যেটা অনেকের জন্য প্রয়োজনীয় হবে বলে আমি মনে করছি সেটা আপনারা সেখান থেকে আপনার চাহিদা মতো প্রয়োজন মতো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোনো চার্জ নেই সম্পূর্ণ ফ্রিতে কারণ আমি সেটা নিজে কিনেছিলাম এখন আমি কিনেছিলাম যখন তখন আমার যে প্রয়োজন জন্য কিনেছিলাম যেটা সেটা প্রয়োজন মিটে গেছে আমি চাচ্ছি যে আমার যারা দর্শক আছে তারা যেন এটা থেকে উপকৃত হয় তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে